সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো যে যেখানে আসো নিরাপদে আসো সুস্থ আসো এবং ঘরে বসে অনলাইন ক্লাস করছো আমি বিষ্ণুপদ পাল সহকারী শিক্ষক গোটাপাড়া মাধ্যমিক বিদ্যালয় আমার আজকে পাঠের বিষয় ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এসো আজ আমরা আমার অনলাইন ক্লাস আলোচনা করি তোমরা যে যেখানে আসো বই বার করবে বের করবে এবং আমার অনলাইন ক্লাস খেয়াল করবে আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপের প্রথম আমরা একটু আলোচনা করি বিজ্ঞান কাকে বলে বিজ্ঞান কি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যে জ্ঞান অর্জন করি তাকে আমরা বিজ্ঞান বলি এখন তাহলে এই পরীক্ষা নিরীক্ষাটা কি পরীক্ষা এবং নিরীক্ষা এটা একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া পরীক্ষা নিরীক্ষা একটা যেমন বিজ্ঞান প্রক্রিয়া বৈজ্ঞানিক প্রক্রিয়া তেমনি পর্যবেক্ষণ একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া এই বৈজ্ঞানিক প্রক্রিয়ায় প্রক্রিয়ার কয়েকটা ধাপ আছে এই ধাপগুলো আমরা যদি ঠিকমতো বুঝতে পারি তাহলে আমরা বিজ্ঞানের বিষয়ে জ্ঞান অর্জন করতে পারি তা বৈজ্ঞানিক প্রক্রিয়ার প্রথম ধাপটা আমাদের খেয়াল করো বই দেখুন বই মিলাও সমস্যা নির্ধারণ জানা তথ্য সংগ্রহ আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ পরীক্ষণের পরিকল্পনা পরীক্ষণ উপাত্ত বিশ্লেষণ সিদ্ধান্ত গ্রহণ ও সর্বশেষ ফলাফল প্রকাশ এইগুলো আমরা যে বিশেষ বিজ্ঞান বিশেষ জ্ঞান অর্জন করি তার এই সাতটা ধাপ যদি আমরা জানতে পারি ধাপটাকে আমরা যদি ধাপ অনুসারে আমরা যদি মানে পরীক্ষা করি এবং তাহলে আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়া সঠিকভাবে নির্ভরভাবে থাকি আমরা এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারলে বৈজ্ঞানিক প্রক্রিয়া কী এবার আমরা পরিমাপ সম্পর্কে আলোচনা করব পরিমাপ কী পরিমাপ বলতে কোনো জিনিসের সঠিক এবং নির্ভুলভাবে পরিমাণ পাওয়া সঠিক এবং নির্ভুলভাবে যদি পরিমাণ নির্ণয় করতে না পারি তাহলে পরিমাপ সঠিক হবে না পরিমাপকে আমরা তিনটে ভাগে ভাগ করি দৈর্ঘ্যের পরিমাপ বরের পরিমাপ এবং সময় করি দৈর্ঘ্যের পরিমাপকে আমরা বলবো দৈর্ঘ্যের পরিমাপ আমরা পরিমাপ করব স্কেল বা পিজা দিয়ে ভরের পরিমাপ নির্ণয় করব আমরা মিক্তি বা দাড়িপালা দিয়ে এবং সময় পরিমাপ করব ঘড়ি দিয়ে এই পরিমাপের আবার বিভিন্ন একক আছে দৈর্ঘ্যের পরিমাপের একক ওজনের বা ভারের পরিমাপের একক সময়ের একক দৈর্ঘ্যের এককে আমরা বলবো মিটার সেন্টিমিটার আর ভারের মাপ পরিমাপকে বলবো আমরা পরিমাপে একক হবে কিলোগ্রাম গ্রাম আর সময়ের পরিমাপ হবে পরিমাপে একক হবে সেকেন্ড মিনিট ঘন্টা এইবার এছাড়া আমাদের আন্তর্জাতিক একক একক পরিমাপের আন্তর্জাতিক একক যেমন দৈর্ঘ্যের মিটার ওজনের কিলোগ্রাম আর সময় হবে সেকেন্ড এই পরিমাপকে আমরা পরিমাপের আবার পরিমাপের এককের মধ্যে আবার মৌলিক একক আছে যৌগিক একক মৌলিক একক যে একক একটি এককের উপর নির্ভর করে তাকে বলা হয় মৌলিক একক আর যে একক অনেকগুলো এককের উপর নির্ভর করে তাদের মৌলিক একক বলা যেমন মৌলিক একক হবে মিটার যৌগিক একক হবে বর্গমিটার আমরা যদি ক্ষেত্রফল এর পরিমাণ করি পরিমাণ করতে যাই তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্তুত যদি আমরা করি তাহলে বর্গ মিটার আর আয়তনে যদি পরিমাণ নির্ণয় করতে যাই তাহলে দ্রব্যগুণ প্রস্তুত উচ্চতা এবং এর একক হবে ঘন মিটার ঘন সেন্টিমিটার ইত্যাদি আমরা এই পরিমাপের পরিমাপক যন্ত্র আমরা যেমন থার্মোমিটার একটা পরিমাপক যন্ত্র তাপমাত্রা পরিমাপক যন্ত্র বাটকারা একটা পরিমাপক যন্ত্র নিত্যি একটা পরিমাপক যন্ত্র এমনি এরকম পরিমাপক যন্ত্র তোমার বই আছে তোমরা দেখবে লক্ষ্য করবে হ্যাঁ এগুলো আছে তোমরা খেয়াল করবে তাহলে আমরা পরিমাপ বলতে আমরা বুঝলাম এবার যেমন আমরা ক্ষেত্রফলের পরিমাপ আমি কোনো বস্তুর ক্ষেত্রফল যদি টেবিলে একটা ক্ষেত্রফল পরিমাণ যদি নির্ণয় পরিমাণ নির্ণয় করতে হয় তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্তুত দিয়ে গুণ করলে ক্ষেত্রফলটি আমরা পরিমাণ নির্ণয় করতে পারি তাহলে তোমরা শিক্ষিত শিক্ষার্থীরা পরিমাণ পরিমাপ যন্ত্র সম্পর্কে তোমার ধারণা হলো এইবার তোমরা কিছু বাড়ির কাজ তোমরা করে নিতে পারো লিখে নাও খাতায় প্রিয় শিক্ষার্থী মঞ্জু আজকে মতো এখানে আমি অনলাইন ক্লাস শেষ করছি তোমরা হয়ে থাকো সুস্থ থাকো এবং ঘরে বসে অনলাইন ক্লাস করো এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমার মতো আজকের মতো এখানে আমার অনলাইন ক্লাস শেষ করছি